অবতার নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার হান্ড্রেড ডট টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরম বিজ্ঞান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলে কুশলে আছেন এলাম আরও একটি ভিডিও নিয়ে আর তা হলো ক্যাটরিনা কাইফ আলিয়া ভাট ও উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভির সনাতন ধর্মগ্রহণ প্রসঙ্গে আজ আপনাদের সামনে এই দুইজন অভিনেত্রী ও শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজবির হিন্দু হওয়ার তত্ত্ব ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কেউ যদি হিন্দু থেকে মুসলিম হয় তাহলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যেন ধর্মান্তরের জলোচ্ছ্বাস হয় আবার অনেক মুসলিম হয় ঢাক ঢোল পিটিয়ে তা প্রচার করেন যদিও সেটার ভিতরে ডালমেকুচ কালাহি অর্থাৎ গোপন কিছু রহস্য বা স্বার্থ লুকানো থাকে আপনারা আজকের এই ভিডিও দেখুন আর আচ্ছা মতো প্রচার করে তা ছড়িয়ে দিন আর হ্যাঁ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদের মধ্যে কোনো নায়িকা আপনার পছন্দের হয়ে থাকলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক নাম্বার এক বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার জন্ম হংকংয়ে উনিশশো সালের ষোলোই জুলাই ক্যাটরিনার বাবা মোহাম্মদ কাইফ কাশ্মীরি এবং মা সুজানা টার্কোট ব্রিটিশ মুসলিম বাবা এবং খ্রিস্টান মায়ের সন্তান হলেও নিজে কোন ধর্মের অনুসারী সে বিষয়ে কখনোই খোলাসা করে কিছু বলেননি ক্যাটরিনা এখন পর্যন্ত বহুবার মসজিদ মন্দির গির্জা এবং সুফি মাজারে ভ্রমণ করতে দেখা গেছে তাকে কাইফ একবার বলেছেন যে দুঃখজনকভাবে বাবার ধর্ম সমাজ কিংবা নৈতিকতা আমার উপর প্রভাব বিস্তার করতে পারেনি কাইফের এক ভাই ও ছয় বোন রয়েছে তার ছোট বোনের নাম ইসাবেল কাইফ শৈশবে তার পিতামাতার মধ্যে ছাড়াছাড়ি হয় ছোট থাকতেই মা বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে যুক্তরাজ্যে বাস করতে শুরু করেন ক্যাটরিনা সেখানে তার বেড়ে ওঠা মডেলিংয়ের মাধ্যমে পেশা জীবন শুরু করেন ক্যাটরিনা দু সালে বুম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করলেও কাজের তাগিদে ভারতে স্থায়ী নিবাস কেড়েছেন এই অভিনেত্রী ক্যাটরিনা বলিউডের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা এখন পর্যন্ত বহু সফল ছবি এবং সাবলীল অভিনয় উপহার দিয়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী ক্যাটরিনা ট্রিনা অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে मैंने प्यार क्यों किया नमस्ते लंदन सिंह इस किंग न्यू ईयर गजब प्रेम की आजो कहानी राजनीति मेरे ब्रादर की दुल्हन एक था टाइगर जब तक হ্যায়জান এবং ধুম তিন এক দশকের অভিনয় জীবনে কাজের স্বীকৃতি হিসেবে Filmfare People's Choice Stardust IIFA Zee Cine Star Screen Rajiv Gandhi award সহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন ক্যাটরিনা কাইফ রাজস্থানের সবাই মদপুরের ফোর্ট বারওয়াতে বৃহস্পতিবার সন্ধ্যায় একেবারে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েছেন এই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কায়েব এবং অভিনেতা ভিকি কৌশল বলিউডের এই বহুচর্চিত এবং প্রতীক্ষিত বিয়ে নিশ্চিত নিরাপত্তার চাদরে মোড়া ছিল ক্যাটরিনা কায়েব অবশ্যই বিয়ের আগে দেওয়া একটি সাক্ষাৎকারে এই গোপনীয়তার খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের অন্যান্য দম্পতিদের মতো ভিকি এবং ক্যাটরিনার বিয়ের পোশাকের পরিকল্পনায় ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায় বিয়ের দিন সন্ধ্যায় ক্যাটরিনা সেজেছিলেন দৌসি এমব্রয়ডারি করা মটকা সিল্কের লাল লেহেঙ্গায় ক্যাটরিনার ওড়নাটির পাড়ে ছিল সোনার জরির কাজ এছাড়া ক্যাটরিনা পরেছিলেন বাইশ ক্যারেটের হীরার গহনা ক্যাটরিনা কাইফের পরনে ছিল লাল রঙের লেহেঙ্গা এটির দাম সতেরো লাখ টাকা বহুমূল্যের এই রাজকীয় লেহেঙ্গায় বৃহস্পতিবার বিয়ের সন্ধ্যায় আরও যেন মোহময়ী হয়ে উঠেছিল বলিউডের নববধূ ক্যাটরিনা কাইফ কৌশল বছর ডিসেম্বরে ক্যাটরিনা কাইব ও ভিকি কৌশল খুব গোপনে তাদের বিয়ের আয়োজন সেরে ফেলেন তাদের বিয়ের ঘোষণা জানানোর আগ পর্যন্ত স্বীকার করেননি যে তারা প্রেম করছেন আপনারা ছবিতে ক্যাটরিনা কাইফকে দেখতে পাচ্ছেন শাখা সিঁদুর পরিহিতা অর্থাৎ হিন্দু রীতিতেই যে বিয়ে হয়েছিল ক্যাটরিনা ভিকি দম্পতির এই ছবিগুলোই তার প্রমাণ বাহক সালমান খানের বোন অর্পিতা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন বিয়ের সময় অর্পিতা জানিয়েছিলেন তাদের পরিবারের কাউকে বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়নি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস তাহলে প্রিয় দর্শকবৃন্দ ক্যাটরিনা কাইফের হিন্দু হওয়ার যে তত্ত্বটি তা প্রমাণিত হল নাম্বার দুই রণবীর কাপুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আরেক বিখ্যাত নায়িকা আলিয়া ভাট চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সনি রাজদানের কন্যা এই অভিনেত্রী আলিয়া ভাট তার ডাকনাম আলু ভাট পরিবারে উনিশশো সালের পনেরোই মার্চ ভারতের বোম্বেতে অর্থাৎ বর্তমানে মুম্বই শহরে জন্মগ্রহণ করেন তিনি আলিয়ার বাবা মা দুজনই প্রথমের দিকে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তবে তাদের বিবাহের সময় দুজনই ইসলাম ধর্মে দীক্ষা নেন বাবা মা অনুসারে ভাট এবং তার বড় বোন শাহিন নাস্তিক হিসেবে বেড়ে ওঠেন মায়ের দিক থেকে ভাট কাশ্মীরি জার্মান এবং বাবার দিক থেকে তিনি মূলত গুজরাতি বংশোদ্ভূত ভারতীয় পরিচালক নানাভাই ভাট তার পিতামহ তার বড় বোন শাহিন জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে একজন লেখক এবং চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা পূজা ভাট তার সৎ বোন ও সৎ ভাই চলচ্চিত্র অভিনেতা রাহুল ভাট অভিনেতা ইমরান হাসমি ও চলচ্চিত্র পরিচালক মোহিত সুরি তার চাচাতো ভাই এবং প্রযোজক মুকেশ ভাট তার চাচা অভিনেত্রী আলিয়া ভাট দু সালে জামাবাই নার্সি বিদ্যালয় আইবিডিপি থেকে স্নাতক সম্পন্ন করেন জন্মসূত্রে আলিয়া ভাট ব্রিটিশ নাগরিক আলিয়া ভাটের রূপালী পর্দায় অভিনয়ের সূচনা ঘটে ছয় বছর বয়সে উনিশশো সালে শিশু শিল্পীর ভূমিকায় তনুজা চন্দ্র পরিচালিত নাট্যধর্মী সংঘর্ষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দু সালে ভাটের তিনটি চলচ্চিত্র মুক্তির মাধ্যমে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন ইন্ডিয়ান এক্সপ্রেসের শুভ্রাগুপ্ত বলেন ভাট ছিলেন বিস্ময়কর এবং ছিলেন সরল ও প্রাণবন্ত এবং স্বাভাবিক এই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট খুব সম্ভব চোদ্দ এপ্রিল দু সালে বলিউডের সঙ্গে যুক্ত ভারতীয় অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন একেবারে হিন্দু রীতিতেই বিয়ে হয়েছে তার আপনারা ছবিতে আলিয়া ভাটকে দেখতে পাচ্ছেন শাখা ও সিঁদুর পরিহিতা হিন্দু পরিবারের জন্ম নেওয়া রণবীর কাপুর হচ্ছেন অভিনেতা ঋষি কাপুর ও মাতা নিতু সিংহের পুত্র রণবীর কাপুরের অন্য জ্ঞাতি ভাই বোন হলেন কারিশ্মা কাপুর করিনা কাপুর ও নিখিল নন্দা নেট দুনিয়ায় এখনও উষ্ণতা ছড়াচ্ছে তাদের বিয়ের রঙিন নানান ছবি তখন আলোচনা চলছিল যে কাপুর পরিবারের নববধূ আলিয়াকে বিয়েতে ননদ কারিনা থেকে শুরু করে প্রিয় বান্ধবী ক্যাটরিনা কি কি উপহার দিয়েছেন আলিয়া ভাট বিয়েতে বেশ দামি দামি উপহার পেয়েছেন জানা গেছে কারিনা কাপুর বৌদি আলিয়া ভাটকে এক হীরের নেকলেস উপহার দিয়েছেন তবে বিয়ের সময় পার হতে না হতেই আলিয়া ভাটের মা হবার সংবাদ নেট দুনিয়ায় ফেলেছে তীব্র শোরগোল তো প্রিয় দর্শকবৃন্দ আশা করি বুঝতে পেরেছেন যে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেত্রী আলিয়া ভাটের হিন্দু হওয়ার বিষয়টি এখন প্রমাণিত সত্য নাম্বার তিন এবার আপনাদের সামনে হিন্দু হওয়ার এমন একজন সুপরিচিত ব্যক্তিকে তুলে ধরতে চলেছি যিনি কিনা ছিলেন ভারতের শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান তথা প্রাক্তন চেয়ারম্যান আর তিনি হলেন ওয়াসিম রিজবি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এই ওয়াসিম রিজভি হিন্দুত্বের পাঠ নিয়েছেন তিনি ইতোপূর্বে একাধিকবার ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান আর কোরআনের একাধিক আয়াতের বিরোধিতা করেছিলেন এই ওয়াসিম রিজভি এবার ধর্মই বদলে ফেললেন তিনি সোমবার স্বামী নরসিংহানন্দ ধর্মান্তকরণের সমস্ত নিয়মকানুন সম্পন্ন করেন গাজিয়াবাদ দেবী মন্দিরে ধর্ম পরিবর্তনের পর রিজভির নাম হয়েছে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী ধর্ম বদলের পর অসীম বলেন তিনি প্রতি শুক্রবার আমার মাথার দাম বাড়ছে আজ থেকে আমি ইসলাম ত্যাগ করলাম হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করছি উল্লেখ্য ইসলামের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে তিনি একটি জনস্বার্থ মামলাও করেন তার দাবি ছিল কোরআনের কিছু অংশে সহিংসতার কথা বলা আছে তাই ওই সকল অংশ বাদ দেওয়া হোক যদিও ওয়াসিমের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এছাড়াও মোহাম্মদ সাল্লাহু আলহিওয়া সাল্লাম নামে একটি মারাত্মক আপত্তিকর গ্রন্থ প্রকাশ করেন তিনি এ সময় তার শিয়া সম্প্রদায় সহ মুসলিমদের কাছ থেকে খুনের হুমকি পান এই নবদীক্ষিত হিন্দু ওয়াসিম রিজবি কিছুদিন আগে একটি টিভিতে সিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ইচ্ছা প্রকাশ করেছিলেন তার মৃত্যুর পর তাকে কবর না দিয়ে হিন্দু রীতি মেনে যেন দাহ করা হয় একই সঙ্গে মৃত্যুর পর তার দেহ হিন্দু বন্ধুদের হস্তান্তর করারও আবেদন জানিয়ে রেখেছেন তিনি এরপর সোমবার সরাসরি ওয়াসিম রিজভি থেকে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী হলেন শিয়া ওয়াকফ বোর্ডের এই সাবেক চেয়ারম্যান প্রসঙ্গত রাম মন্দির নির্মাণের পক্ষে বরাবর অবস্থান নিয়ে এসেছে শিয়া ওয়াকফ বোর্ড এর ফলে সুন্নি ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে তত্ত্ববাক্য বিনিময়ে জড়িয়েছেন এই রিজভি সেই সময় AIM IM supremo Asaduddin Owaisi পাল্টা ঘোষণা দেন অযোধ্যায় বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে আর বাবরি মসজিদে থাকবে সূত্র নিউজ এইটিন সংবাদ প্রতিদিন তো প্রিয় দর্শকবৃন্দ শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি সহ ক্যাটরিনা কায়েব ও আলিয়া ভাটের হিন্দু হওয়ার বিষয়টি জেনে একজন গর্বিত হিন্দু হিসেবে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওই সাথে আপনি নতুন দর্শক হয়ে থাকলে বিউটিফুল সনাতন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নতুন নতুন টাটকা ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনে বেলাইকনে চেপে আমার সাথে থাকুন তাহলে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে কুশলে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে নমস্কার ওম শান্তি ओम शांति ही ओम शांति ही